যাদের মা সন্তানের বিরুদ্ধে নালিশ করে আমার মেয়ে অপরিচিত লোকজনদেরকে নিয়ে আমার ঘরে ঢুকে আমি বিরোধিতা করায় আমার বিরুদ্ধে মামলার হুমকি দিয়ে আমারে বের করে দিছে আলেমদের ধুল দ্বারা তাদের কাজ না আলেমদের মুরব্বী আছে আমাদের আল্লামা মাহমুদুল হাসান আছেন আমাদের মুরব্বীরা আছেন আমাদেরকে লেশ যদি করতে হয় নিঃসহ্য যদি করতে হয় আমাদেরকে যদি ধরতে হয় শাসাইতে হয় বকতে হয় শাসন করতে হয় আমাদের মুরব্বীরা করবে কোনো নাস্তিক প্রস্তাব ইমান বিদ্বেষী অপশক্তির কোনো শাসন কোনো লেশ আমরা মানি নাই মানবো না মানবো না মানবো না ভুল ধরাইয়া দিবে আলেম ধরাইয়া দিবে আপনি কে আমার ভুল ধরার আপনি কে জিজ্ঞেস করতে চাই আপনারা কারা আলেমদের লিস্ট করা আপনারা কারা আলেমদের বয়ান নিয়ে কথা বলার আপনারা কারা আলেমদের বয়ানে ভুল ধরার আপনারা কারা যাদের ঠিক নাই যারা পেশাব করে পানি খরচ করে না তাদের কোনো মন্তব্য আমরা শুনতে চাই না মানতে চাই না এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম রক্ত যখন দিয়েছি আরো দেব তবু এদেশকে মুক্ত করে ছাড়ব ইনসা আল্লাহ স্বাধীনতার মহান ঘোষক যেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন ইনসা আল্লাহ বলে ওই স্বাধীনতা ইসলামের বিরুদ্ধে হতে পারে না কথা বলেন ঠিক কিনা স্বাধীনতার যেই মহান ঘোষক মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন ইনশাআল্লাহ বলে ওই স্বাধীনতা ইসলামার দাড়ি টুপির বিরুদ্ধে ছিল না ওই স্বাধীনতার মুক্তিযুদ্ধ ছিল মুসলিমদের বিরুদ্ধে জালেমের প্রতিরোধ তাইলে আমাদের জিজ্ঞাসা এরা কারা যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায় যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায় আমাদের কথাই স্পষ্ট এটা শয়তানের নতুন কারো সাজি ওই যুগের শয়তান ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া ডাইরেক্ট বলাইতো ওয়াল গাউফি শুনবা না কাউকে শুনতে দিবা না শয়তান বড় বাটপার এই যুগে একই পদ্ধতি গ্রহণ করে নাই ভিন্ন পদ্ধতিতে এমন এক অবস্থার সৃষ্টি করেছে নতুন একটা প্রজন্ম তৈরি হচ্ছে যাদের অঙ্গ অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে আলে মলমাদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করা হচ্ছে বক্তাদের ব্যাপারে ঘৃণা তৈরি করা হচ্ছে মাদ্রাসা শিক্ষার ব্যাপারে ঘৃণা তৈরি করা হচ্ছে কেন যেন এই নতুন প্রজন্ম দাড়িওয়ালা টুপিওয়ালা থেকে দূরে সরে যায় মাদ্রাসা শিক্ষা থেকে দূরে সরে যায় আলেম থেকে দূরে সরে যায় আস্তে আস্তে কোরআন থেকে দূরে সরে রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আমরা স্পষ্ট করে জানাতে চাই আশা করি আপনাদেরকেও সাথে পাব এই জমিন এই জমিনে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই এই জমিনে ইসলামের গোড়ায় লাখ মানুষের রক্ত ঝরেছে এই জমিনে ইসলামের গোড়ায় হাফিজির চোখের পানি পড়েছে এই জমিনে ইসলামের গোড়ায় আল্লাহ আহমদ শফির মেহনত ছিল এই জমিন থেকে ইসলাম নিশ্চিন্ন করা এত সোজা না যদি কেউ দিবা স্বপ্ন দেখে থাকো এই জমিন থেকে ইসলাম শেষ করে এই জমিনে তোমাদের রাজত্ব কায়েম করবা শুনে নাও এই দেশের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন শেখুল হিন্দের রোহানি সন্তানরা আজ ওই জমিনে বসবাস করছেন যদি দিন রক্ষার জন্য এই জমিন রক্ষার জন্য একাত্তরে মুক্ত করার জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে জমিন রক্ষার জন্য যদি আরেকটি মুক্তিযুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ শুধু আপনাদের কাছে জানতে চাই এই বিষয়ে আপনাদের কোনো দ্বিমত থাকার কথা না আপনি যেই দল করেন আচ্ছা বলেন তো একটু দিল থেকে আপনারা ভুল তো বুঝেন যাই এই সমালোচনা শুরু করবেন কি সিল্লানি সুইলাইলাম কিন্তু একটু বলেন তো আমি কোন দলের বিরুদ্ধে বলছি বলেন আপনারা সরাসরি বলেন স্পষ্ট করে বলেন কোন মার্কার বিরুদ্ধে বলেছি বলেন মেম্বার সাহেব জনাল ভাই কই জনাল ভাই কই আর জয়নাল ভাই থেকে শুরু করি চেয়ারম্যান সাহেব পরে ধরি কই জনাল ভাই কই আপনার বিরুদ্ধে কইছি চেয়ারম্যান সাহেব কইছি বলছি আপনার বিরুদ্ধে বাবু ভাইয়ের বিরুদ্ধে মাননীয় নেত্রীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আপনারা তো কত মানুষের মুখ দিয়ে স্বাধীনতার মহান ঘোষক বাইর করতে পারেন না আমি তো বলেছি তো কার বিরুদ্ধে বললাম কার বিরুদ্ধে বললাম না দেশের পক্ষে বলেছি বলেন আপনারা ইসলামের পক্ষে বলেছি মানচিত্রের পক্ষে বলেছি স্বাধীনতার পক্ষে বলেছি মুক্তিযুদ্ধের পক্ষে বলেছি তারপরেও এরা এখান থেকে উস্কানির গন্ধ খুঁজবে কারণ তাদের টার্গেট দেশ রক্ষা করাও না ইমান রক্ষা করাও না তারা হচ্ছে ইমান রক্ষার মহান দায়িত্বে যেই আলেমরা আছে তাদেরকে নিশ্চিন্ন করা এই যে লিস্ট দেখেন লিস্ট আমার ভাই কয়া গেছে যে হুজুরের নাম নাই কেমনি ছুটে গেছে আল্লাহ জানে তবে জিনিসটা যে আন্দাজি করছে এটার বড় প্রমাণ হইলে আমি ছুট্টা যাওয়া আর মতিউর রহমান মাদানি যিনি বাংলাদেশের মানুষ না তার নাম ঢুকে যাওয়া প্রমাণ করে আর এগুলো কি দিছে কোনো গবেষণার ফসল না এগুলো আন্দাজি মাইরা দিছে যারে পাইছে সামনে তারে ধরছে যারে পাইছে সামনে ধরছে একটা একটা ধরে ঢুকাইয়া দিছে মাকসাদ নির্দিষ্ট কোনো ব্যক্তি না মাকসাদ হচ্ছে এই কর্মসূচি বন্ধ করা আজকে এই সময়ে আপনারা এই ব্যস্ততার মাঝে এই প্রতিকূল অবস্থায় এই খোলা মাঠে খোলা আকাশে এই যে দিনের কথাগুলো শুনছেন এটাই হচ্ছে তাদের গাত্রদাহের মূল কারণ যার এটা কি মজলিস যেই মজলিসে মেম্বারও বসে এটা কি মজলিস যেই মজলিসে চেয়ারম্যানও বসে এটা কি মজলিস যেই মজলিসে দাড়িওয়ালাও বসে এটা কি মজলিস যেই মজলিসে দাড়ি ছাড়াও বসে এটা কি মজলিস যেই মজলিসে যুবকও বসে যেই মজলিসে বুড়াও বসে যেই মজলিসে পুরুষও বসে যেই মজলিসে নারীরাও বসে পাশে পর্দার আড়ালে এটা কোন মজলিস বুঝলাম না তো কিছু এটা হচ্ছে তাদের মাথা ব্যথার মূল কারণ আমরা দেখি বিরানি দিয়ে ওর আক্তারিরা আমরা বিরিয়ানি দিয়েও রাখতারি না এরা কোন জাতের মানুষ যে এরা যে এইভাবে মানুষে আটকায় রাখছে এটা হচ্ছে আমাদের ইমানই বন্ধন আমাদের এই বন্ধনের নাম কি আমানু রহমানু উদ্দা যাদের ইমান আমল ঠিক করে আল্লাহ বলেন তাদের মধ্যে পারস্পরিক মহাব্বত আমি আল্লাহ তৈরি করে দিই সোহান আল্লাহ বলেন এই সমস্ত লিস্টের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই আমাদের স্পষ্ট কথা মাননীয় সরকার সাথে গোয়েন্দা সংস্থা প্রশাসনিক কর্মকর্তা এবং আমার সাথে এখানে জনপ্রতিনিধি যারা আছেন তাদের মাধ্যমে আমরা উপর পর্যন্ত এই খবরগুলো পৌঁছাতে চাই যে এই সমস্ত বিশৃঙ্খলা যারা সৃষ্টি করতে চায় দিনদারদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে দূরত্ব তৈরি যারা করতে চায় মিথ্যা প্রবাগান্ডার মাধ্যমে এদেশের সবচেয়ে সম্মানিত আলেম সমাজকে যারা কলুষিত করতে চায় তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চায় এটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি করবে এদেশের মানুষ সব সহ্য করে দিন আর ইমাদ আর আলেম জালেম ওলামাদের অপমান এদেশের মানুষ বরদাস্ত করে না এটা অতীতের ইতিহাস নতুন করে কোনো ফেতনা নতুন করে ফসাদ নতুন কোনো বিশৃঙ্খলা মারামারি হানাহানি কাটাকাটি আমরা আর চাই না শান্তিপ্রিয় মানুষ এদেরকে সামলান না হয় দেশে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হবে যে জনরোষের সৃষ্টি হবে এর জন্যে কিন্তু আলেমদেরকে দায়ী করা যাবে না এর জন্য এই সমস্ত গাদানিক পার্টি এরাই দায়ী কথা বলেন আপনারা এদের কর্মসূচি একটা ছিল সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধী যারা এদের শাস্তি ত্বরান্বিত করার দাবি এমন এদেরকে ফাঁসি টাসি দিয়া তো কাম শেষ সে কত কাম শেষ যেই কামের লেগে দল হয়েছে যেই কামের জন্য বিদেশি টাকা পাইছে এখন কাম শেষ তো টাকা বন্ধ তো নতুন কাম শুরু করা লাগবে না তো নতুন কাম খুঁজে পাইছে একটা হুজুরগ লিস্ট করে একটা হুজুর আন্দোলন করবে আবারও মারামারি হবে আমাদের ইনকাম চালু হয়ে যাবে আমরা এগুলো বুঝি মাসা আল্লাহ আপনারা বুঝেন না বুঝেন না আপনারা আমি তাদেরকে বলতে চাই আপনারা তিন চারজন বক্তার কিছু কথাবার্তা যেগুলো আপত্তিকর আমরাও তাদের বিরুদ্ধে বলি আমার অনেক বক্তব্য আছে এই সমস্ত বক্তাদের আজগবি কথাবার্তার বিরুদ্ধে গানের বিরুদ্ধে ঢুংঢাং ভুংবাং হাসি তামাশা নাটক এগুলোর বিরুদ্ধে আমার বহু বক্তব্য আছে কিন্তু আমাদের একটা কথা অদস্ত এই যে ভুলগুলো তারা করছে এই ভুলগুলো দুনিয়ার ভুলটা দিনের ভুল দিনের ভুল তারা বসছে দিন প্রচার করার জন্য তো এখানে যদি উল্টা পাল্টা করে এটা কাজ কিসের মধ্যে ভুল করতেছে দিনই কাজে বলেন না দিনই কাজে তাদের ভুল যদি ধরতে হয় তাদের লিস্ট যদি করতে হয় এই দায়িত্ব আপনাদের না যাদের মা সন্তানের বিরুদ্ধে নালিশ করে আমার মেয়ে অপরিচিত লোকজনদেরকে নিয়ে আমার ঘরে ঢুকে আমি বিরোধিতা করায় আমার বিরুদ্ধে মামলার হুমকি দিয়ে আমারে বাইর করে দিছে আলেমদের ধুল ধরা তাদের কাজ না আলেমদের মুরব্বী আছে আমাদের আল্লামা মাহমুদুল হাসান আছেন আমাদের মুরব্বীরা আছেন আমাদেরকে লেশ যদি করতে হয় নিঃসহ্য যদি করতে হয় আমাদেরকে যদি ধরতে হয় শাসাইতে হয় বকতে হয় শাসন করতে হয় আমাদের মুরব্বীরা করবে কোনো নাস্তিক প্রস্তাব ইমান বিদ্বেষী অপশক্তির কোনো শাসন কোনো লেশ আমরা মানি নাই মানব না মানব না মানব না আমাদেরকে শাসন করতে হলে আমাদের মুরব্বীরা করবে কথা বলেন আপনারা আমাদের শাসন যেন তারা করতে না আসে যারা দিন বুঝে না দিন মানে না দিন জানে না বরং দিনের বিরুদ্ধে যাদের অবস্থান আমাদের শাসন যদি তারা করতে আসে বিশৃঙ্খলার সৃষ্টি হবে মারামারি হবে কাটাকাটি হবে এটা আমরা চাই না আশা করি আপনারাও চান না এই জন্য এটা সরকারেরই দায়িত্ব গোয়েন্দা সংস্থারই দায়িত্ব এই কাজগুলো কারা করছে কেন করছে এগুলো বের করা বের করে দেশের শান্তিপূর্ণ এক পরিবেশ পরিস্থিতি তৈরি করা এটা তাদের দায়িত্ব আমরা আমাদেরকে সহযোগী হিসাবে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ তালা আমরা পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো ইনশাআল্লাহ তালা দোস্ত আপনাদের কাছেও একজন আলিম হিসাবে আমার এই নিবেদন আল্লাহর রস্তে হাতে পায়ে ধরে বলে যাই আলেম থেকে বিচ্ছিন্ন হয়েন না আলেম থেকে বিচ্ছিন্ন হয়েন না রাখাল থেকে যদি ছাগলের পালের কোনো ছাগল বিচ্ছিন্ন হয়ে যায় বাগে ওরে খাইতে বড় মজা পায় কারণ ধরার মতো কেউ নাই যে জাতি আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাইলে শয়তান তাকে পায়া যাবে খুব সহজে আপনাকে বিভ্রান্ত করা শয়তানের জন্য সহজ হয়ে যাবে দল যেটাই করেন দিনের ক্ষেত্রে মুরব্বী মানবেন কাকে আমি বলি না দুনিয়ার সব আলেম বুজুর্গ দুনিয়ার সব আলেম সহি আমি বলি না তাইলে আর আমাদের আলেমদের কত বিরোধিতা আমরা করি কত কথার বিরোধিতা করি এগুলোর জন্য কত গালিও খাওয়া লাগে তাইলে আর এগুলা করতাম না বেদাতের বিরুদ্ধে বলি বেদাত সমাজে চালু করছে আমার মতোই কোনো আলেম তো বেদাতের বিরুদ্ধে বলি ওই আলেমের বিরুদ্ধে যায় নাই শিরকের বিরুদ্ধে বলি আলেমদের বিরুদ্ধে যায় না তাবিজের বিরুদ্ধে বলি তাবিজ যে দেয় তার বিরুদ্ধে যায় না যায় আমরাও বলি এটা আমাদেরই কাজ ভুল ধরাইয়া দিবে আলেম ধরাইয়া দিবে আপনি কে আমার ভুল ধরার আপনি কে জিজ্ঞেস করতে চাই আপনারা কারা আলেমদের লিস্ট করা আপনারা কারা আলেমদের বয়ান নিয়ে কথা বলার আপনারা কারা আলেমদের বয়ানে ভুল ধরার আপনারা কারা যাদের ঠিক নাই যারা পেশাব করে পানি খরচ করে না তাদের কোন মন্তব্য আমরা শুনতে চাই না মানতে চাই না আল্লাহ ওদেরকে হেদায়ত নসিব করেন হেদায়ত না থাকলে ধ্বংস করে দেন চিল্লায় আমিন বলেন এদেশে আমরা আর কোনো বিশৃঙ্খলা চাই না আর কোনো বিভ্রান্তি চাই না এক সমাজে পাশে পাশে থেকে বকে বক মিলাইয়া থাকতে চায় মহাব্বতের সাথে থাকতে চাই কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে এটা যার যার রাজনৈতিক পরিচয় দিনের ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে আত্মীয়তার ক্ষেত্রে রক্তের বন্ধনের ক্ষেত্রে আমরা আর কোনো টুকরা হতে চাই না ইনশাআল্লাহ আমাদের পরিচয় আমরা বাংলাদেশি মুসলমান এই পরিচয় আমরা থাকতে চাই বাঁচতে চাই আছেন ইনশাআল্লাহ করোনার বিরুদ্ধে এই চক্রান্ত চলছে যুগ যুগ ধরে পদ্ধতি পাল্টাচ্ছে লেভেল পাল্টাচ্ছে ভিতরে কিন্তু জিনিস একটাই কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত এটা হচ্ছে ভিতরের জিনিস বাহিরে দিয়া লেভেল খালি পাল্টায় কেন শয়তান বাটপার বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতি ধোকা মনে আসেনি কথা বুঝছেননি কথা আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেন আমাদেরকে কবুল করেন ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারীদেরকে আল্লাহ হেদায়ত নসিব করেন কোরআনের বিরুদ্ধে কোরআন শিক্ষার বিরুদ্ধে আলিম ওলামাদের বিরুদ্ধে চক্রান্তকারীদেরকে আল্লাহ হেদায়ত নসিব করেন হেদায়ত না থাকলে আল্লাহ যেন ধ্বংস করে দেন আমির আমাদের কথাগুলো যারা শুনেছেন বিশেষ করে আমাদের জনপ্রতিনিধি মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আল্লাহ তাদেরকেও জনগণের সেবায় আরও বেশি নিজেকে নিয়োজিত করার তৌফিক দান করেন আলেম মোলামাদের পাশে থাকার তৌফিক দান করেন আমিন ও আখরুদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন সুবহান আল্লাহ বিহামদি সুবহান আল্লাহম্মা বিহামদিক আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া দূরস্বরী পড়েন এলাকার মুরব্বীদের জন্য মাইয়েদের জন্য আমরা দোয়া করি তাড়াতাড়ি চলে যাব বাড়িতে ইনশাআল্লাহ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ